হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রি আরডিবি আর এই আরডিবিতে কীভাবে কী করতে হবে সব কিছু এখন দেখাবো তো প্রথমে চলে যাব আমরা একটি ব্রাউজারে তো ব্রাউজারে হবে আরডিবিটার জন্য তো ব্রাউজারে গিয়ে সার্চ বারে আপনারা প্রথমে লিখতে হবে অ্যাপ অন ফ্লাই লিখে সার্চ করে দেবেন তো আপনাদেরকে এখন আমি ফ্রি আরডিপি নিয়ে দেখাবো তো এখানে দেখুন যে app only cloud app on fly ক্লাউডে ক্লিক করতে হবে আপনার তো এরকম একটা ওয়েবসাইট আসবে তো এই ওয়েবসাইটে আসার পর উইন্ডোজ ভিপিএসে ক্লিক করতে হবে আর যত জলদি পারেন আপনি এই ভিপিএসটা ব্যবহার করে দেখেন একদম ফ্রি এখন বর্তমানে ফ্রি আছে যদি ভবিষ্যতে আবার পেইড পেইডও আছে এদের অপশন বাট এখন ফ্রির একটা অপশন কিন্তু দেওয়া আছে তো আপনারা ফ্রিটা নিয়ে নিতে পারবেন তো এই স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব তো দেখুন যে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার স্টার্ট ফ্রি ট্রায়াল আসছে সেখানে ক্লিক করার পর দেখুন যে লুকিং ফরে তারপর রিডাইরেক্ট দেখুন যে আমাদের একটা কিন্তু আরডিপিতে অটোমেটিক নিয়ে গেল কোনো ক্রেডিট কার্ড কোনো অ্যাকাউন্ট কোনো কিচ্ছু লাগে না আমাদের তো দেখুন যে ট্রায়াল একটা টাইম দিছে আমাদেরকে এখানে অনেক সময় বেশি টাইম দেয় অনেক সময় কম টাইম দেয় আপনাদের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে টাইমটা ভেরি করে কিন্তু অলওয়েজ তো আপনারা আবার নিতে পারবেন আবার যদি টাইম এক্সপায়ার হয় আপনারা আবার নিতে পারবেন এই যে ভিপিএস এটি বা আরডিপি এটি কীভাবে নেবেন দেখেন দেখুন এই তো আমাদের সামনে কিন্তু আরডিপি চলে আসছে তো দেখো আগে আমরা ইয়াতে যাব হচ্ছে যে গুগলে তারপরে কত জিবি র্যাম কত জিবি কি সব কিছু দেখাই দিব কি সফটওয়্যার চলতেছে সব কিছু এখানে দেখাই দেওয়া হবে আপনাদেরকে তো আমরা এখন আসলাম গুগলে এটা কেটে দিই তারপর এখানে আমরা এখন আমাদের আইপি কি বা আমরা এখন লোকেশনটা আগে দেখব আইপি টু লোকেশন ক্লিক করে দিই দেখি আমাদের লোকেশনটা কি দেখাচ্ছে তো এটা কিন্তু আপনারা যা ইচ্ছে তাই করতে পারবেন সমস্যা নেই তো এখানে দেখেন যে আইপি টু লোকেশন আমরা ক্লিক করে দিলাম তো এটা একদম ফ্রি একটি আরডিপি তো দেখুন যে এখানে আমাদের কিন্তু লোকেশন দেখাচ্ছে কি এটা কোন দেশের আল্লাহ জানে তো এটা লোকেশনটা হচ্ছে পারাহা হ্যাঁ হ্যাঁ ভাই ইংলিশ পড়তে আমার দাঁত ভেঙে যাচ্ছে যাই হোক আপনারা লোকেশন টোকেশন সব কিছু দেখে নিলেন তো এটা হচ্ছে এখন আমরা একটা স্পিডটা টেস্ট করে দেখব যে এটার ইন্টারনেট স্পিড কত দিচ্ছে ওকে তো আমরা এটা কেটে দিচ্ছি তো এখন আমরা লিখব স্পিড টেস্ট ওকে তারপর সার্চ করলাম তো দেখুন যে এখানে স্পিডটা আছে আমরা স্পিডটা চালু করে দিলাম দেখুন যে এখানে হান্ড্রেড মেগাবাইটের কাছাকাছি আশি নব্বই নব্বই মেগাবাইট একানব্বই মেগাবাইট হচ্ছে আপনাদের download speed and upload speed হচ্ছে সে কত জানি হয় দেখে আগে দেখুন যে আমাদের কিন্তু স্পিড চলে আসছে একানব্বই এমবিপিএস সাতষট্টি এমবিপিএস এগুলা হচ্ছে মানে আমরা যে রেগুলার কালেকশন ব্যবহার করি তার থেকে চার পাঁচ গুণ ফাস্ট এইটা এই আরডিপিটা যাই হোক তো এটা যেহেতু ফ্রি তাতেই আমাদের অনেক কিছু তো আমরা এখন টিকটকে গিয়ে দেখব টিকটক আসে কি না অথবা ক্রোপ কি কি একটা আছে না ক্যাপকাট ওইটা দিয়ে দেখব যে টিকটকের জন্য ভিডিও এডিট করা যাবে কিনা এখানে তো আমরা এখন চলে যাব টিকটকে টিকটক তো সার্চ করে দিলাম আমি টিকটক লিখে অ্যান্ড আমরা চলে যাচ্ছি টিকটকে তো আর ডিপি কি এটা অনেকে হয়তো জানেন তো আপনাদেরকে আর বলার কিছু নেই তো এখানে আসলাম দেখুন যে টিকটক কিন্তু চলতেছে এখানে ভালোভাবেই চলতেছে টিকটক টিক সব চলে আসছে এখন আপনাদেরকে র্যাম ট্যাম সব কিছু দেখাই দিব তো এটা আমি কেটে দিলাম কারণ ওখানে কোপারেট মিউজিক থাকতে পারে এবং আমার ভিডিও ব্লগ <laughs> দিতে পারে তো এখন আমরা চলে যাব ক্যাপ কাটে দেখি কোনো ভিডিও এডিট করতে পারি কিনা তো যাই হোক আমরা ক্যাপকাটে চলে যাব দেখতেই পাচ্ছেন ক্যাপকাট কিন্তু চলে আসতেছে আসুক ক্যাপকাট তো অলরেডি কিন্তু ক্যাপকাট আমাদের চলে আসছে তো আমরা অ্যাকসেপ্ট করব এরপর ক্যাপকাটটা একটু ওপেন করে নিবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপকাক কিন্তু আমাদের চলে আসছে তো আমরা চাইলে এখন এডিট করতে পারবো যাই হোক ক্যাপকাট যেহেতু চলে আসছে আমরা এটা কেটে দিই এখন আপনাদেরকে পিসিটাতে কি কি রয়েছে সেটা একটু দেখাই ভিডিওটা লম্বা না করি তো কেটে দিলাম দেখুন এখন হচ্ছে আমরা কি করব আমরা এই পিচিতে বা আমাদের যে ফাইল ম্যানেজার সেটাতে ঢুকবো কত জিবি র্যাম কত কি চলতেছে সিস্টেমে সব কিছু দেখব এখন আমরা দিস পিসিতে ক্লিক করলাম দেখুন যে এখানে হচ্ছে আপনাদের পঞ্চাশ জিবি হচ্ছে লোকাল ডিস্ক আর হচ্ছে শেয়ার একটা ফোল্ডার আছে পঁয়ষট্টি জিবির তো এখানে অনেক কিছু আছে আপনাদের দেখুন যে শেয়ার ফোল্ডারে অনেক কিছু আছে আপনারা এখান থেকে ইনস্টল করে চালাইতে পারবেন যাই হোক এরপর আমরা দেখব যে পিসির র্যাম কত এবং সফটওয়্যার সিস্টেম কি কি এগুলো সব কিছু দেখবো এখন আমরা তো দেখার জন্য আমরা রাইট ব্যালক ক্লিক করব এরপর হচ্ছে প্রপার্টি যে ক্লিক করব প্রপার্টিজে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে চলে আছে টু জিবি র্যাম ইন্টেলার জায়নার তারপর হচ্ছে two point two nine gigahertz একটি প্রসেসর তারপর এইটুকু আমি এর বেশি কিছু বুঝি না এবং এটা হচ্ছে অ্যাক্টিভেটেড একটা উইন্ডোজ দেখুন যেখানে প্রোডাক্ট আইডি চলে আসছে তো উইন্ডোজ সার্ভার দু হাজার উনিশে চলতেছে এটা তো উনিশ উইন্ডোজ সার্ভার দু হাজার উনিশ স্ট্যান্ডার্ড অ্যান্ড উইন্ডোজ হচ্ছে এটা তো আপনারা দেখলেনই এটার ভিতরে কি কি রয়েছে এবং আপনারা কিন্তু একবারে ঢুকলে হচ্ছে আপনাদের জন্য 20 মিনিট দিয়ে থাকে তো আমরা এখন আমরা এটা ব্যাক দিব আবার 20 মিনিট নেওয়ার জন্য কারণ আমাদের অনেক মিনিট কমে গেছে এখানে তো আমরা দেখাই যে আপনারা বারবার নিতে পারবেন যে সেটা তো আবার আমরা স্টার্ট ফ্রি টিলারে ক্লিক করলাম দেখুন যে আবার আসা শুরু করছে তো আসতেছে ট্রায়াল আসতেছে কিন্তু আমাদের অ্যান্ড দেখতেই পাচ্ছেন আবারও আমাদের সামনে কিন্তু আমাদের যে আরডিপি সেটি ওপেন হচ্ছে এবং টাইমটা আবার দেখুন যে বিশ মিনিট থেকে শুরু হচ্ছে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা যতবার ইচ্ছে ততবার নিতে পারবেন আর যদি সমস্যা হয়ে যায় মানে নিতে না পারেন আইপি ব্লক হয়ে যায় তাহলে আপনারা এখানে দেখেন বুঝতেই পারছেন তো সেই কাজও করতে পারেন তো এভাবেই আপনারা আরডিপিটা নিতে পারেন তো আপনারা তো আর ডিপি নেবেন নেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটা কাজ আপনাদেরকে করতে হবে আর সেই কাজটা হচ্ছে আমাদের চ্যানেলে আপনাকে তো আপনি অবশ্যই আমাদের চ্যানেল ঢুকিয়ে দেখতেছেন তো এখানে দেখবেন যে সাবস্ক্রাইব করে দিতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর ভিডিওটাতে লাইক করে দিতে হবে কারণ আপনি তো এই ধরনের ভিডিও আরও চান ভবিষ্যতে তাই না তো অবশ্যই অবশ্যই সবার আগে ভিডিওগুলো দেখার জন্য টেকনিক্যাল বিষয়ে আরও একটা নতুন জিনিস শুরু করছি আমি আবার ফেসবুক ইনস্ট্রিম অ্যাড কোর্স যেটা আছে এটা শুরু করছি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে ইউটিউব থেকে কিভাবে কপিরাইটওয়ার্ক নিয়ে ইনকাম করবেন সব কিছু শুরু করছি তো সেগুলো ভিডিও দেখতে হলে তো আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এইদিকে দেখুন যে দুটি ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই ছিল ভিডিও দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে